কাঁদে একা একা প্রাণ যে আমার কাঁদে একা একা প্রাণ যে আমার লাগে না ভালো লাগে না পিছে ছুটে মিছে মিছে বুঝিনি তো আলোর ভাষা আজকে তোমাকে হারিয়ে বুঝেছি কাকে বলে ভালোবাসা আধারে করে তুমি তুমি মন যে আমার করে তুমি তুমি মন যে আমার লাগে না ভালো লাগে না ভালো বড় লাগে না ভালো লাগে না ভালো আছে ভালোবাসার এই অধিকার আছে ভালোবাসার